আমি এখানে মুভি সিন্স লিখে সার্চ করছি এখানে চলে আসছে KGF chapter two movie scenes তো দেখুন যে এখানে ভিউ প্রথমটাই কিন্তু হচ্ছে আপনার এক পয়েন্ট আট মিলিয়ন ভিউ তো এটা দেখুন যে আননোন এনমিটি থেকে সারা তো এটা হচ্ছে যে কোনো কিন্তু অফিসিয়াল পেজ না যে এক পেজ থেকে এই ভিডিওটা সারা হয়েছে এটা অফিসিয়াল পেজ না কিন্তু এর ভিউ দেখেন তো এরকম আমি কয়েকটা এখানে দেখুন যে এটা ওইটা ওই যেটা তো দেখেন যে এখানে হচ্ছে eight point one point eight million view হয়ে গেছে তো এটা কিন্তু অফিসিয়াল কোনো পেজ না আমরা পেজে ঢুকে দেখি দেখুন যে তিন হাজার ফলোয়ার মাত্র তো এইভাবে কিন্তু মুভি সিনসের ভিউ নিচ্ছে এরপর দেখুন আরও একটা এখানে দেখুন যে কেজিএফ এর তো এটাতেও দেখুন যে বাষট্টিকে ভিউজ হয়েছে তো এটাও কিন্তু অফিসিয়াল কোনো পেজ না তো এগুলো হচ্ছে একদম কপিরাইট জিনিস মানে অন্যের ভিডিও নিয়ে দিয়ে দিয়ে ভিউ কামাচ্ছে তো এখানে আরও একটা পেজ দেখেন two point four million views তো এটাও কিন্তু অফিসিয়াল কোনো না এটা একটা এমনি হিন্দির একটা পেজ ইন্ডিয়ান তো দেখেন যে সাত্রিশ কে ফলোয়ার তো বুঝতেই পারছেন এরা হচ্ছে নিজেরা কোনো কন্টেন্ট তৈরি করতেছে না কিন্তু ভিউজ পাচ্ছে দেখুন তিনশো কে ভিউ এটা এটা তো প্রোফাইল পেজে সেট করে নেই পেজের বন্ধুরা এইভাবে দেখাইতে গেলে আমি অনেকগুলা দেখাইতে পারবো যারা হচ্ছে নিজে ভিডিও না দিয়ে অন্যদের ভিডিও দিয়ে মানে মুভির মুভির ক্লিপ নিয়ে দিয়ে তারপর এরকম ভিউ পাচ্ছে তো এখানে অনেকগুলো আছে তো আপনারা দেখতে পারেন আপনাদের সামনে হয়তো অনেক সময় চলে গেছে কিন্তু অফিসিয়াল পেজ থেকে এরকম ভিডিওগুলো সারে না মুভি সিন চার পাঁচ মিনিটে যেগুলো সারে তো এগুলো সেরে কিভাবে ইনকাম করবে কিভাবে কি করবে সব কিছু আমি বিস্তারিত আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে তো এগুলো সব কিছু বিস্তারিত কিন্তু আমার ইউটিউব এই ইউটিউব চ্যানেলটাতেই আমি সব কিছু ছাড়তেছি তো এখানে দেখুন যে আমি একটা Facebook instream ad course class one এখানে আমি ওভারভিউ দিছি তারপর কিভাবে পেজ মনিটাইজেশন করবেন কিভাবে লাইভে ভিউজ আনবেন কিভাবে ফলোয়ার কমপ্লিট করবেন সব কিছু কিন্তু আস্তে আস্তে আমার চ্যানেলে আসতেছে তো অবশ্যই অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছো হ্যাকিং ও টেকনোলজি নামের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি কিন্তু ফেসবুক রিলেটেড ইউটিউব রিলেটেড দেখুন যে এখানে আমি এখানে দেখুন যে অ্যাপ্লাই ফর মনিটাইজেশন মনিটাইজেশন ইউন ইউটিউব এখানে একটা চ্যানেল আপনাদেরকে মনিটাইজ কীভাবে করবেন দু সালে সব কিছু দেখাইছি তো আপনারা অবশ্যই অবশ্যই আবার এখানে পেজ কিভাবে খুলবেন ফেসবুকে এটাও দেখাইছি তো এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আমি আপনাদেরকে এই যে মুভি রিলেটেড যে কাজগুলো রয়েছে এগুলো কিভাবে করবেন পেজ কিভাবে খুলবেন অলরেডি আমি কিন্তু এখানে ভিডিও দেওয়া শুরু করছি তো এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা কপিরাইট কাজ করতে চান আর ইনকাম করতে চান হচ্ছে যারা নিজের ভিডিও নয় অন্যদের ভিডিও ডাউনলোড করে কিভাবে কি করবেন তো এখানে কোডিং ফাইল নামের একটা বিষয় আছে এখানে তো দেখুন যে এখানে একটা কোডিং ফাইল আছে কিন্তু এখানে হচ্ছে এটা কোডিং ফাইল এখানে আপনার যে ইনপুট ফাইল মানে যেটা ভিডিও থাকবে সেটা দেবেন তারপরে এখানে হচ্ছে কান্ট্রি ব্লকার একটা ভিডিও আছে আর এখানে হচ্ছে লাস্টে মানে লাস্টে একটা ভিডিও দেওয়া যাবে তো এখানে হচ্ছে যে আপনার একটা কোডিং ফাইলও আছে যেগুলো হচ্ছে মানে মার্কেটে টাকা দিয়ে বিক্রি করে তো এই কোডিং ফাইলটা যদি আপনারা কেউ চান তাহলে আমার থেকেও নিতে পারেন ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট করার ইনফরমেশন থাকবে আমি অনেককেই ফ্রিতেই দিয়ে দিছি আপনারা চাইলে ফ্রিতে নিতে পারেন এটা কিন্তু পঁচিশ ডলার থেকে তিরিশ ডলারের মতো মানে যারা বিক্রি করে তারা নেয় তো আমার থেকে চাইলে তোমরা কিনেও নিতে পারো ফ্রিও নিতে পারো আমি ফ্রিতেই দিয়ে দিই বেশিরভাগ তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো এটা কোডিং ফাইল হচ্ছে যারা সিরিয়াল নিয়ে কাজ করে তাদের জন্য বেস্ট এবং হচ্ছে যারা গেমিং নিয়ে করো তাদের জন্য কিছু এখানে অপশন আছে তো এটা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে বেশিরভাগ কাজে লাগে তো তোমরা চাইলে ফেসবুকে এটা ইউজ করতে পারবে তো এখানে হচ্ছে ওটা মূলত সিরিয়াল নিয়ে যারা কাজ করে তারা কপিরাইট যারা সিরিয়াল নিয়ে ইউটিউব চ্যানেলে কাজ করে তাদের জন্য আর এখন দেখো যে এই মুভি সিনগুলো এই মুভি সিনগুলোরও কিন্তু একটা ক্রিটিক্যাল সিস্টেম আছে এটারও একটা ফাইল আছে তো এগুলো কিন্তু তোমরা জানতে পারবে তো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে কিভাবে কি করবে কিন্তু সব ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আসবে তো অবশ্যই অবশ্যই তোমরাও কিন্তু এরকম ভিউ কিন্তু পাবে অন্যের ভিডিও নিয়ে দেখো যে অন্যের ভিডিও নিয়ে কিন্তু এরা ভিউ নিচ্ছে ভিডিও কিন্তু অন্যজনের এরা কিন্তু কখনোই এই ভিডিওগুলো তৈরি করে না এগুলো তোমরা তো বুঝতেই পারছো এই মুভি কি ও তৈরি করছে নাকি হ্যাঁ ও তো তৈরি করে নেই তো বন্ধুরা আমি একটা গ্রুপও খুলছি ফেসবুক ফ্রি কোর্স তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা যারা জয়েন হতে চাও আমি কিন্তু ফ্রিতেই শেখাবো সব কিছু তো ফ্রিতে শেখানোর জন্য এই ভিডিওটা দেখার পর তোমার যদি কাজ করার ইচ্ছা থাকে এগুলো নিয়ে তুমি চাইলে একটা কম মানে গ্রুপটা খোলার একটাই কারণ হচ্ছে যে একটা কমিউনিটি হবে তুমি আরেকজনের সঙ্গে পরিচিত হতে পারবে আরেকজন তোমার সঙ্গে পরিচিত হতে পারবে যে বেশি জানে তার থেকে তুমি জানতে পারবে এবং অন্যের থেকে তুমি একটু বেশি জানলে তুমি অন্যকে জানাতে পারবে এই জন্য এই যে হোয়াটসঅ্যাপে আমি একটা গ্রুপ খুলছি এটাই এর চেয়ে বেশি কিছু না তো তোমরা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে আর নিচে ইয়া রয়েছে মানে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমি তোমাদেরকে এই গ্রুপে জয়েন করাই দিব এখন কথা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমার কাজ শুধু এটাই আর সকল আপডেট আমি আমার এই চ্যানেলে দিব তাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা কাজগুলো শিখতে যাও মানে কপিরাইট কাজ যেমন হচ্ছে সিরিয়াল নিয়ে কিভাবে কাজ করবে গেমিং নিয়ে কিভাবে কাজ করবে তারপর হচ্ছে মুভি সিনস নিয়ে কিভাবে মনিটাইজেশন করবে ফেসবুক পেজগুলা তো সব কিছু এই চ্যানেলেই পাবে তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর এদিকে দেখো তোমার দুইটা ভিডিও আসবে ফেসবুক রিলেটেড কিভাবে ফেস খুলবা কিভাবে ওভারভিউ যে ভিডিওটা দিয়েছি সেটাও দেখতে পারবে সেটাও দেখে নিও তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য